জি ম্যাডাম আপনাকে স্বাগত বাংলাদেশ বেতারে আমরা জানি ইতিমধ্যেই কক্সবাজারের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝট মোকা এটির প্রস্তুতি আসলে ব্যাপকভাবে নেওয়া হয়েছে জেলা প্রশাসন কর্তৃক উপজেলা প্রশাসন কর্তৃক আমরা জানতে চাই আপনার উপজেলায় পেকুয়াই আসলে কি কি আপনারা ঘূর্ণিঝট মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন সেখানে সেখানে সাইক্লোন সেন্টারের আসলে আপনারা কতটা প্রস্তুত করতে পেরেছেন কতজন সিপিপি ভলান্টিয়ার কাজ করছে এবং হচ্ছে আপনারা কতটা আসলে শুকনো খাবার পেয়েছেন এবং সার্বিক প্রস্তুতি কীরকম যদি বলেন ধন্যবাদ আমরা আমরা হচ্ছে আপনারা জানেন আমরা পেকুয়া উপজেলা একটি উপকূলীয় এলাকা এবং পেকুয়ার প্রায় ছয়টা ইউনিয়ন সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন হচ্ছে উপকূলীয় সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি গতকাল রাত থেকে আমরা সকল যারা হচ্ছে উপকূলবর্তী লোকজন আছে তাদেরকে আমরা মাইকিং করছি সিপিপির মাধ্যমে এবং আমি নিজেও গিয়েছি এবং সকল চেয়ারম্যান এখানে প্রস্তুত রয়েছেন এবং আমাদের অফিসার ইনচার্জ থেকে শুরু করে সকল কর্মকর্তাবৃন্দ তাদেরকে তাদেরকে আমাদের নিরাপদ আশ্রয়ে সাইক্লোন সেন্টারগুলোতে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে গেছেন এবং আমরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি আপনারা জানেন পেকা উপজেলাতে মোট একশো উনত্রিশটি সাইক্লোন সেন্টার রয়েছে তার মধ্যে আমরা একশো একুশটি প্রস্তুত করেছি এবং একুশ একশো একুশটি সাইক্লোন সেন্টারে যে আপনারা জানেন প্রায় সবগুলো সাইক্লোন সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান এবং দপ্তরি এবং দুজন করে শিক্ষক এখানে ব্যবস্থাপনা রাখার জন্য ব্যবস্থা রয়েছে একই সাথে প্রতিটা ইউনিয়নে আমরা দুজন করে কর্মকর্তাকে নিয়োগ দিয়েছি যারা এখানকার সার্বিক ব্যবস্থাপনা দেখবেন আপনারা জানেন সাইক্লোন সেন্টারে লোকজন উঠবে এবং ওখানকার ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সাইক্লোন সেন্টারে যেটা হয় সেখানে হচ্ছে নারী পুরুষ বৃদ্ধ গবাদি পশু সবাই একসাথে থাকে সেক্ষেত্রে একটা আমাদের যে বিষয়গুলোতে খেয়াল রাখতে হয় নিরাপত্তা এবং নারী পুরুষের যে আলাদা আলাদা কক্ষ এবং বিদ্যুৎ এই প্রতিটা জিনিসকে খেয়াল রেখে আমরা সেখানে কিছু কিছু জায়গায় আমরা জেনারেটার ব্যবস্থা করতে পেরেছি কিছু কিছু জায়গায় আমাদের সোলার সিস্টেম রয়েছে কিছু কিছু জায়গায় আমরা বাতির ব্যবস্থা করেছি যে বাতিগুলো হচ্ছে বিদ্যুৎ চলে গেলে এগুলো চলে ওইটা একটা বিষয় এবং শুকনা খাবার খেতে যদি আমি আসি আমরা আমরা এ পর্যন্ত প্রায় হচ্ছে তিনশো কার্টুনের মতো শুকনা খাবার পেয়েছি এবং এই শুকনা খাবারগুলো ইতিমধ্যে বিতরণ করা হয়েছে চেয়ারম্যানদেরকে যারা উপকূলীয় অঞ্চলে যারা চেয়ারম্যান রয়েছেন সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে আমরা গাড়ি দিয়ে সহযোগিতা করেছি যাতে তারা লোকজনকে ঠিক মতো নিয়ে আসতে পারেন তাদের মালামাল সহ নিয়ে আসতে পারেন এবং অনেকেই যাতে তাদের পরিবার বা তাদের আত্মীয় স্বজনের কাছে যারা যেতে চান তাদেরকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের আমাদের জেলা প্রশাসক স্যারের কাছ থেকে আমরা এক লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি এই টাকাটা দিয়ে এবং আরও আমরা হচ্ছে শুকনো খাবার সাথে সাথে আমরা কিছু রান্না করা খাবারের ব্যবস্থা করছি যেটা আমাদের পিকম মডেল সরকারি জিএমসি স্কুলে আমাদের রান্নাটা হচ্ছে সেগুলো এবং আমরা বিভিন্ন চেয়ারম্যানের মাধ্যমে এগুলো ডিস্ট্রিবিউট করাবো এছাড়াও আপনারা জানেন এখানে আমাদের এখানে সিবিপি নয়শো জন সদস্য প্রায় আমাদের যারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এবং রেড ক্রিসেন্টের পঞ্চাশ জন সদস্য এছাড়াও আনসার পিডিপির কিছু আনসার ইউনিয়ন লিডাররাও কাজ করছেন এবং আমাদের বাংলাদেশ পুলিশ এবং আমি এবং সহকারী কমিশনার ভূমি আমরা দুইজন আমরা সকলেই কাজ করে যাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যানও অনেক অনেক তৎপর এবং সব সর্বোপরি আসার বিষয় হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনি গতকালকে আপনারা জানেন তিনি ওমরা হজে রয়েছেন তারপরেও তিনি সেখান থেকে আমাকে ফোন দিয়েছেন এবং তার সকল নেতাকর্মীরা তা আমাকে সহযোগিতা করছে করবেন এই আশ্বাসটা দিয়েছেন এবং তিনি সার্বক্ষণিক আমার পাশে রয়েছেন সেই কথাও আমাকে তিনি জানিয়েছেন আমি মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া করছি যাতে তিনি সুস্থভাবে আমাদের কাছে চলে আসতে পারেন এবং তিনি আমাদের জন্য যে উদ্বিগ্ন রয়েছেন আমাদের জন্য দোয়া করছেন সেটা আমরা জানি আর একটা বিষয় যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের সকল মাছ ধরার ট্রলারগুলো কিন্তু আমাদের চলে এসছে কাছাকাছি চলে এসছে এবং যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেই লোকজনগুলো তাদের শেল্টারে চলে আসবেন তাদের বসত যাতে নিরাপদ থাকে এই কারণে তারা ভিজিলেন্সের মধ্যে রয়েছেন হ্যাঁ, এছাড়াও আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই আমাদের পেকা উপজেলা আপনারা জানেন পেকা উপজেলার গত একানব্বই ঘূর্ণিঝড়েও অনেক আক্রান্ত হয়েছিল এবং অনেক মানুষ এখানে মারা গেছে বিশেষ করে উচানটিয়া মগনামা এই জায়গাগুলোতে তো সেক্ষেত্রে এখন মানুষজন অনেক অনেক বেশি সচেতন আমি গতকাল থেকে দেখছি লোকজন তাদের গবাদি পশু সহ চলে যাচ্ছে আপনারা জানেন আমাদের যে সাইক্লো সেন্টারগুলো রয়েছে এগুলো অত্যন্ত সুন্দর ইকুইপড প্রতিটা হচ্ছে তিনতলা বিল্ডিং বিশিষ্ট আমাদের ভবন এবং প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ঘর মানে মানে বিল্ডিংয়ে সোলার সিস্টেম রয়েছে সোলার সিস্টেম ছাড়াও এখানে হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের কাছেও পর্যাপ্ত বিশুদ্ধ পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে আমরা উর্সাল্যান্ডও রয়েছে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করছি এবং ওখানে আমাদের গবাদি পশু বাঁধারও জায়গা রয়েছে দোতলায় সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টা এটা মোকাবেলা করতে পারবো এবং আমি আমাদের যারা হচ্ছেন সকলে যারা অধিবাসী রয়েছেন তাদেরকে আমি বলবো যে আমরা যে সাইক্লোন সেন্টারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি আপনারা নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং আমি আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা যাতে অবশ্যই কালকে আমরা আমাদের যতটুকু প্রেডিকশন আমাদের কালকে সকালবেলা আমাদের সাইক্লোনটা আমাদের উপকূলে আছড়ে পড়তে পারে তার আগেই যেন আপনারা সাইক্লোন সেন্টারে আসেন আমরা গত কালকে থেকে মাইকিং করছি যখন চার নম্বর সিগন্যাল দিয়েছে সরি অনুযায়ী চার নম্বর সিগন্যাল পর থেকে আমাদের মাইকিং চলমান রয়েছে আমি এবং আমার সকল টিম আমরা সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে আমরা একটা নিরাপদভাবে আমাদের এই ঘূর্ণিঝড়টা আমরা মোকাবেলা করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এটাই যে আমরা একটি মানুষকেও আমরা কোনো ধরনের বিপদের ফেলতে চাই না প্রত্যেকের জীবন রক্ষার্থে আমরা কাজ করে যাব আমরা সকলে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সকল উপজেলা নির্বাহী অফিসারগণ আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনার না আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনার এখানে এই উপজেলায় তো তিনটি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ বলা হয় যেহেতু এগুলো হচ্ছে বিশেষ করে ঘূর্ণিঝড় প্রবণ এবং হচ্ছে উপকূলীয় এলাকা হিসেবে বিবেচনাধীন উজানটিয়া উজানটিয়া মকনাম এবং রাজাকালী ওখান থেকে অধিবাসীদেরকে সরিয়ে সরিয়ে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা হ্যাঁ জরুরি ইউনিয়নের ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা তো মাইকিং করছি আগেই বলেছি এখন প্রত্যেকটা ইউনিয়নে দুইটা করে গাড়ি দেওয়া হয়েছে যে গাড়িগুলোর মাধ্যমে আপনারা জানেন এগুলো ম্যাজিক গাড়ি এখানকার স্থানীয় ভাষায় এগুলোকে ম্যাজিক গাড়ি বলে এই গাড়িগুলোতে করে যে যে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদের তারা যাতে বিভিন্ন মানে সিএনজি নিয়ে যাতে তারা চলে আসতে পারে এই ভাড়াটা সহনীয় রাখার জন্য আমার সহকারী কমিশনার ভূমি আমাদের পেকুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি সেখানে কাজ করেছেন এবং অবস্থান রয়েছেন এবং সাহেব অফিসার ইনচার্জও পেকুয়া এখানে কাজ করছেন যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রেখেছে আচ্ছা এখানে আরেকটি বিষয় শেষ করতে চাই একদম সর্বশেষ বিষয়টি হচ্ছে আমরা জানি আপনার এখানে একটি পাহাড়ি অঞ্চল রয়েছে বিশেষ করে দুটি ইউনিয়ন পাহাড়ি অঞ্চল যেখানে আসলে পাহাড় আছে ধরেন এই ঘূর্ণিঝড়টির ফলে যদি বৃষ্টিপাত হয় পাহাড় ধসের একটি সংখ্যা থেকে যায় কিন্তু এই পাহাড় ধসের ব্যাপারে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা আছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে ঝুঁকিপূর্ণ এরিয়া যদি আমি বলি সে পাহাড় ধসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার তিনটা ইউনিয়ন রয়েছে শিলখালি বারোবাকিয়া এবং হচ্ছে টৈটং তারপরেও হচ্ছে আমার তিনজনের সাথে আমার তিনজন চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন সেখানে আমাদের সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেখানে আমার স্বেচ্ছাসেবক রয়েছে সেখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি তো তারা তাদেরকেও হচ্ছে যে এইসব জায়গায় ঝুঁকিপূর্ণ আজকের মধ্যে আমরা যাতে তাদেরকে সাইক্লোন সেন্টারে নিয়ে আসতে পারি সেজন্য নিরলসভাবে আমার চেয়ারম্যান মহোদয়গণ কাজ করে যাচ্ছেন এবং আমার টৈটংয়ের চেয়ারম্যানও বলেছেন যে তা সেখানে পাহাড় রয়েছে ঠিক আছে কিন্তু পাহাড়গুলো এমন বড় না যে তাদের সেগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে এই এই বিষয়টা বলেছেন তারপরেও শিলখালি এই বিষয়টা নিয়ে আমি একটু ওয়ারিড আছি এবং সেক্ষেত্রে আমারও সতর্ক অবস্থান রয়েছে একই সাথে আমাদের শিলখালির যে চেয়ারম্যান মহোদয় রয়েছেন তিনিও কাজ করে যাচ্ছেন ওখানেও আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে করে চেয়ারম্যানদেরকে প্রধান করে আমরা বিভিন্ন টিম রেডি করেছি তারা সেখানে কাজ করে যাচ্ছেন এবং সেই সাইক্লোন সেন্টারে আমরা খাবার ডিস্ট্রিবিউট করব একদম শেষ এক কথায় যদি বলেন আপনাদের আসলে প্রস্তুতি সর্বশেষ প্রস্তুতির বিষয়ে এক কথায় যদি বলেন কেমন প্রস্তুতি নিয়েছে আমি বলবো যে আমার পেকুয়া উপজেলায় যারা আছেন যে যারা কর্মকর্তা রয়েছেন যারা জনপ্রতিনিধি রয়েছেন যারা রাজনীতিবিদ রয়েছেন এবং সংবাদকর্মী রয়েছেন প্রত্যেকে অনেক সচেতন প্রত্যেকে যার যার অবস্থান থেকে মানুষজন জনগণকে সচেতন করার জন্য তাদের জীবনমান রক্ষাতে জীবন জীবন মাল রক্ষাতে তাদের গবাদি পশুর রক্ষাতে তারা হচ্ছে কাজ করে যাচ্ছেন প্রত্যেকেই সচেতন করছেন তবে এই সমন্বিত প্রয়াসের জন্য আমরা দুই দুইটা মিটিং করেছি আপনারা জানেন একটু আগেও আমাদের তিনটার সময় একটি মিটিং ছিল যেখানে প্রত্যেকে এমনকি এনজিও রাও আমাদেরকে সহযোগিতা করবে এরা সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সম্ভব আমাদের হান্ড্রেড পার্সেন্টটা দিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আমরা চেষ্টা করবো সৃষ্টিকর্তা যাতে আমাদের প্রতি সহায় হন আর আমরা আমরা কিন্তু আমাদের চেষ্টা কোনো ত্রুটি করছি না এবং যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদেরকে সহযোগিতা করছেন এবং তার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ